আমাদের চ্যানেলে অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমরা রান্না করছি নান দেখুন নতুন ধরনের নান করছি এখানে আমরা বিউলি ডাল নিয়ে নিয়েছি এক বাটি আর এখানে টক দই নিয়েছি এক বাটি আর ময়দা নিয়েছি ময়দাটা দু বাটি লাগবে দেখুন কি করে করছি নান তো অনেক ধরনের খেয়েছেন এবার ডাল দিয়ে নান খেয়ে দেখবেন কত সুন্দর হয় এবার দইটা দিয়ে দিচ্ছি জল ঝরানো দই টক দই এবারে দুজন দুটোকে ফাটিয়ে নেব খাবার সোডা দিচ্ছি একটু বেকিং পাউডার দিচ্ছি আমরা ইস্ট দেবো না ইস্ট ছাড়াই করব এক চামচ চিনি দেবো একটু নুন দিয়েছি দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নেবো আগে দেখুন আমরা ফাটিয়ে নিয়েছি এবারে ময়দাটা দিয়ে দেবো নরম এরকম মাখবো আমরা দেখুন কত সুন্দর নরম একটু হয়েছে এর থেকে টাইট মাখা যাবে না ওরা এক বাটি ময়দাতে হয়ে গেছে এক বাটি দই এক বাটি ডাল আর এক বাটি ময়দাতে আমার হয়ে গেছে দেখুন এবার একটু সাদা তেল দেবো মাখা হয়ে গেছে আমার এবারে একটু রেখে দেবো আধ ঘন্টা মতো রেখে দিই আমি তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন আমরা মেখে রেখে দিয়েছিলাম আটাটা আর ডোটা দেখুন কত সুন্দর মাখা আছে একটু লেগে যাচ্ছে না হাতেতে তেলটা বসিয়ে দিয়েছি গরম এবারে আমরা বেলে দেখাচ্ছি আপনাদের লেচি কেটে নিয়েছি আর গোল গোল করে পাকি নিয়েছি হাতে তেল দিয়ে এবার আমরা বেলবো তেলটা মাখিয়ে নিয়েছি চাটুতে নাহলে লেগে যাওয়ার ভয়টা আছে নরম হয় তো এরকম এরকম মোটা করেছি আর পাতলা করব না তেলটা গরম হয়ে গেছে এবারে ছেড়ে দেবো মিডিয়াম রেখে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিচ্ছি বেশি হাই দিইনি আমি নাহলে পুড়ে যাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি কত সুন্দর ফুলেছে আপনারা ডালটা যদি কম দিতে চান দিতে পারেন দইয়ের ভাগটা বেশি দিতে পারেন আবার যদি বলেন না সমান পরিমাণ দেবেন তাও দিতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন আমাদের বিউলি ডাল দিয়ে নান হয়েছে কত সুন্দর করেছি আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি আপনাদের দেখুন ভিতরটা কত নরম হয়েছে আর কত সুন্দর হয়েছে এরকম আপনারা ঘরে করুন আমি খেয়ে বলছি কেমন হয়েছে আলুর দমের সাথে দেখুন আমি খেয়ে দেখলাম খুব সুন্দর হয়েছে আর কষা কষা আলুর দম করেছি আপনি নান সব সব সবার সাথে ভালো লাগবে পনির দিয়ে চানা পনির চিকেন কষা সব কিছু দিয়ে খেতে পারবেন আপনারা এরকম ঘরে করে খান খেয়ে আমাকে কমেন্টে জানান যে কেমন হয়েছে আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করবেন আর পাশে বেলাইকনটি পেস করবেন আর আমাদের এরকম সাথে থাকুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন আমি আলুর দমটা কত সুন্দর রান্না করেছি আপনি যদি এরকম আলুর দম দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন আমি অন্য দিনে রান্না করে আপনাদের দেখাবো যে আলুর দমের কষাটা আর ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ